সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা আপডেট নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটে হয়তো লগ ইন করতে পারতেছেন বা যাইতে পারতেছেন না এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপডেট চলার কারণে আমরা ওয়েবসাইটের ভিতরে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতেছি যার কারণে আপনারা চাইলে এখান থেকে আপনারা অনেক কিছুই নিতে পারবেন যেমন আমাদের ওয়েবসাইটে আপনারা চাইলে ফ্রিতে শেখার একটা অপশন রাখবো তো এটার ভিতরে আমরা অনেক কিছু আপডেট নিয়ে আসতেছি এবং নতুন নতুন কোর্স অ্যাড করব পাশাপাশি আমাদের এখানে আরও অনেক ধরনের ইনফরমেশন অ্যাড করার জন্য বা এবং আমাদের ডোমেনটা অনেকেই আছে যারা সার্চ করতে একটু প্রবলেম হয় সেই জন্য ডোমেনটা একটু চেঞ্জ করা হয়েছে যেমন আগে ছিল হচ্ছে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট ভিডি হ্যাঁ এখন আমাদের এখানে শুধু New Life Learning IT Institute লেখলে হয়ে যাবে আমাদের ডোমেনে আপনারা ঢুকতে পারবেন এবং এখানে আমরা অনেক কিছুই আপডেট করে ফেলছি যার কারণে আপনারা খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটটা লাইভে দেখতে পারবেন অনেকেই আমাকে মেসেজ করছেন বা আপনাদের ওয়েবসাইটে আমাদের কোর্স ফি এবং ডিটেলস দেখা যাচ্ছে না বা দেখতে পাচ্ছে না সেই জন্য হতাশগ্রস্ত হতাশ হওয়ার কোনো কিছু নাই আমরা শীঘ্রই এটা কমপ্লিট করে ফেলবো আমাদের সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগবে আমাদের ওয়েবসাইটটা ফুল আবার বিল্ড আপ হইতে তো আমরা চাচ্ছি না যে আগের আগেরটাই আমরা ইয়া করতে রিনিউ করতে তো আমরা এটা নতুনভাবে তৈরি করতেছি আর আমাদের আগের ডোমেনটার কেনা হয়েছিল আইনস থেকে যার কারণে আইনস এখন বর্তমানে ওইখানে একটু সমস্যার কারণে আমাদের বাংলাদেশ থেকে মূলত চালানো যাচ্ছে না বা তাদের প্যানেলটাও একটু প্রবলেম সেই কারণে অ্যাভারেজ আমি এটাই দিয়ে দিলাম এই ক্ষেত্রে আমাদের আপনাদেরও ভালো হবে পাশাপাশি সংক্ষিপ্ত যেহেতু নাম ঠিক আছে শুধু নিউ লাইফ লার্নিং আইটি লিখলে আপনারা গুগলে চলে আসবে আশা করি খুব শীঘ্রই তো যেহেতু এটা ইন্ডেক্সের অনেক বিষয় আছে off page on page SEO দুটোই করতে হবে তো সমস্যা নাই আপনারা খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট লাইভে দেখতে পারবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকে অবশ্য আমাদের ক্লাস আসার কথা ছিল ওয়েবসাইটের কারণে আমাদের আজকে কোনো নতুন ক্লাস আসবে না এবং নেক্সট নেক্সট ওয়ার্কিং টাইম থেকে আমাদের ক্লাসটা আবার শুরু হবে ওকে সবাইকে সম্পূর্ণ আপডেটটা জানানো হলো দেখা হচ্ছে আমাদের ক্লাসের সময় ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ